হ্যালো ফ্রেন্ড কলকাতা কোডার ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে আগের ভিডিওতে আমরা জেনেছি এনপিএম জিনিসটা কি আজকের ভিডিওতে আমরা জানবো যে এনপিএমকে কী করে ইনস্টল করতে হয় আপনার মেশিনে তো এনপিএমকে ইনস্টল করতে হলে আপনাকে আলাদা করে ইনস্টল করতে পারবেন না এনপিএম আপনাকে নোড ইনস্টল করতে হবে নোডের সঙ্গে এনপিএম ইনস্টল হয়ে যায় আপনার মেশিনে তাহলে দেখে নেওয়া যাক কীভাবে নোডকে ইনস্টল করতে হয় ম্যাক এবং উইন্ডোজ দুটোর ক্ষেত্রে এটা একই রকমভাবে ইনস্টল করতে হয় আলাদা কিছু নেই সুতরাং আপনারা দেখে নিন কীভাবে নোটকে আপনি ইনস্টল করবেন আপনার মেশিনে যে কোনো একটি ওয়েব ব্রাউজারকে আপনি আপনার মেশিনে অন করবেন করার পরে সেখানে লিখবেন এন ও ডিই স্পেস দিয়ে জে এস লিখে আপনি গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করার পরে যে সার্চ রেজাল্ট আসবে সেই সার্চ রেজাল্টের মধ্যে আপনি ফার্স্ট যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন এটা হচ্ছে নোডের অফিসিয়াল ওয়েবসাইট যেটা নাম হচ্ছে নোট জিএস ডট ওআরজি এখানে আপনি দুটো ভার্সান দেখতে পাবেন আপনি যখন ভিডিওটা দেখবেন তখন হয়তো নোডের ভার্সান আরও হয়তো চেঞ্জ হয়ে যাবে তো কোনো ব্যাপার না এখানে দুটো ভার্সান দেখবেন এই দুটো ভার্সানের মধ্যে এটা হচ্ছে ভিটা মুডে রয়েছে এবং এটা হচ্ছে স্টেবল মুড এখানে লেখা আছে এলটিএস এলটিএস মানে লং টাইম সাপোর্ট তো আপনি সবসময় চেষ্টা করবেন যে লং টাইম সাপোর্ট যেটা সেটা নেওয়ার কারণ বিটা মুডেতে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে যখন অরিজিনালি রিলিজ হবে তো দরকার নেই আপনি এলটিএসটাকে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এটা আর দশটা যেভাবে সফটওয়্যার ডাউনলোড হয় সেরকমই এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি সফটওয়্যারটার ওপর ক্লিক করে দেবেন তাহলে পরে সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে আপনাকে just next next next next করে যেতে হবে তাহলেই এটা ইনস্টল হয়ে যাবে একদম সিম্পল আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না জাস্ট নেক্সট নেক্সট করে ফিনিশ করে দেবেন ঠিক আছে তো ব্যাস এইভাবে আপনার মেশিনে নোট ইনস্টল হয়ে যাবে আমি নোট ইনস্টল করে দেখাচ্ছি না কারণ আমার মেশিনে অলরেডি নোট ইনস্টল রয়েছে এটা একদমই সিম্পল আপনি নেক্সট নেক্সট করে গেলে ইনস্টল হয়ে যাবে এবার ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি কি করে বুঝবেন যে আপনার মেশিনে ঠিকঠাক নোট ইনস্টল হয়েছে সেটা দেখার একটা উপায় আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন ফার্স্টে আপনি রান থেকে সিএমডি কমেন্ট লিখবেন সিএমডি তাতে কি হবে কমেন্ট পম্প ওপেন হবে কমেন্ট পাম্প ওপেন হওয়ার পরে যদি আপনার মেশিনে নোট থাকে তাহলে পরে নোটের ভার্সানটা আপনাকে দেখাবে আপনাকে তার জন্য লিখতে হবে এনওডিই স্পেস দিয়ে মাইনাস ভি ঠিক আছে দিয়ে এন্টার মারবেন যদি আপনার মেশিনে নোট অলরেডি ইনস্টল থাকে মানে ইনস্টল যদি হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে নোটের ভার্সান নাম্বারটা দিয়ে দেবে দেখুন আমি এটাই ইনস্টল করে রেখেছি ten point sixteen point three আমার নোটের ভার্সান রয়েছে এবার আপনাকে দেখতে হবে যে আপনার মেশিনে এনপিএমটা ইনস্টল হয়ে গেছে নাকি নোটের সঙ্গে তাহলে সেটার ক্ষেত্রেও দেখার জন্য একই উপায় আপনাকে লিখতে হবে এনপিএম স্পেস দিয়ে মাইনাস ভি যদি আপনার মেশিনে এনপিএম ইনস্টল হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই তার ভার্সান নাম্বার আপনাকে রিটার্ন করবে ঠিক আছে তো এখনও হয়নি এখনও ফেচ করছে দেখুন এই দেখুন চলে এসছে আমার কাছে বর্তমানে যে এনপিএম এর ভার্সানটা রয়েছে সেটা হচ্ছে six point zero point zero তো আপনার মেশিনেও যদি ঠিকঠাক নোট ইনস্টল হয়ে গিয়ে থাকে তাহলে আপনিও এটা দেখতে পাবেন বোঝা গেছে এতটাই সোজা নোটকে ইনস্টল করা তো বুঝতে পেরেছেন বন্ধুরা নোটকে কি করে ইনস্টল করতে হয় তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম এর পরের ভিডিও থেকে আমরা দেখব কিভাবে আমরা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি নতুন প্যাকেজ তৈরি করতে পারি নতুন মডেল তৈরি করতে পারি সেগুলো আমরা পরের ভিডিওতে দেখব তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে ইনক্রিজ করে নিতে পারেন তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা